আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি আমার নবী গ্যাসের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী পানির জন্য রহমত আমার নবী হিন্দুর জন্য রহমত বৌদ্ধের জন্য রহমত খ্রিস্টানের জন্য রহমত জুড়ে বলেন সুবাহান আপনার হয়তো অবাক হতে পারেন হুজুর এটা কেমন কথা নবী গাছের জন্য রহমত কিভাবে হলেন শুনে হুজুর বলেছেন প্রয়োজনে গাছ কাটতে পারো বিনা প্রয়োজনে গাছের একটা পাতা ছিড়বে না তার কারণ গাছের পাতা পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এমন কোন জিনিস পৃথিবীতে নাই আল্লাহ পাকের তাসবিহ তাহলিল না করে তোমরা তাদের ভাষা বুঝো না গাছ আল্লাহ পাকের দাসত্ব করে আল্লাহর তাসবিহ তাহলিল করে জানোয়ার গো আল্লাহ পাকের তাসবি তাহলিল করে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবী পানির জন্য রহমত হুজুর বলেছে প্রবাহমান নদীর পাশে বসেও এক ফুটা পানি অপচয় করতে পারবে না সুবহানাল্লাহ প্রবাহমান নদী সেখানে গিয়েও পানির অপচয় করা যাবে না হুজুর পানির জন্য রহমত হুজুর প্রাণীর জন্য রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা উটের চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে নবী করিম সাল্লাহ ইসলাম উটের মালিককে ডাকলেন ডেকে বললেন তোমার উট তার চোখের পানি দিয়া তার চোখের ভাষা দিয়ে আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বুঝিয়েছে তুমি যে পরিমাণ পরিশ্রম উঠকে করাও সেই পরিমাণ আহার দাও না সুভার আল্লাহ ভেবেছেন আপনারা প্রাণীর জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম রহমান তৎকালীন যুগে গাধা এবং খচ্চরের গায়ে লোহা গরম করে দাগ দেওয়া হতো যাতে করে মালিক তাকে সহজে চিনতে পারে নবী করিম সাল্লাম দেখলেন একটা প্রাণীর গায়ে এমন ভাবে ক্ষত করে দেওয়া হয়েছে তার থেকে কষ বেয়ে বেয়ে পড়ছে এই দৃশ্য থেকে হুজুর বললেন যারা প্রাণীর গাকে ক্ষত করে তাদের উপর আল্লাহ পাকে আল্লাহ আকবর বলবেন জানোয়ারের জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রহমান এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য কেমনে রহমান শোনেন এই কথাগুলো আমার দেশের বামপন্থীরা জানে না কারণ তারা জানবে কিভাবে তারা তো কোরআনও পড়ে না হাদিসও পড়ে না ওরা তো তসলিমা নাস্টিনের বই পড়ে ওরা এমন গবেষক এমন গবেষক তারা এমন বুদ্ধিজীবী হয়ে গেছে এখন তো একটা স্টিল বুদ্ধিজীবী ইদানিং শুনতে পাওয়া যাচ্ছে তিনি আলেমদেরকে উপদেশ দেন তিনি করোনাকালীন সময় আলেমদেরকে কাত মোল্লা বলে গালিও দিয়েছিলেন এমন একজন বুদ্ধিজীবী দেশে ইদানিং দেখা যাচ্ছে আছে না নাই আরো জোরে বলেন তিনি আবার বাংলাদেশের এক কুখ্যাত বুদ্ধিজীবী নাম তার সাহারিয়ার কবির তার পক্ষে অবস্থান নিয়ে তিনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আবার তিনি বলেন সাহারিয়ার কে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে তার পক্ষে যদি আমি কথা না বলি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে কত বড় আল্লাহ শাহরিয়ার কবিরের পক্ষে কথা না হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কত ভয় করি যায় রসুলকে গালি দেয় ওনার প্রতিবাদ নাই আলেমদেরকে মৌলবাদ বলে ওনার প্রতিবাদ নাই হার ভেঙে দেওয়া হবে ঘাড় মটকায় দেওয়া হবে পানিতে ভাসায় দেওয়া হবে দেশান্তরিত করা হবে ওনার প্রতিবাদ নাই নাস্তিকের পক্ষে কথা না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই লোকটা খায় কি জাতির কাছে স্পষ্ট করা দরকার কথা বলেন ঠিক কাজে বলতে হবে প্রিয় ভাইরা আমার ইসলাম হচ্ছে শান্তির ধর্ম অন্যায়ের ক্ষেত্রে আপনি প্রতিবাদ করতে হবে এটা ঠিক কিন্তু আপনি ইসলামের পক্ষে কথা বলেন আল্লাহর পক্ষে কথা বলেন নবীজির পক্ষে কথা বলেন আপনারা অনেক সময় আমাদেরকে বলেন হুজুর আপনারা এত গরম হন কেন মাহফিলে বলে কি না বলে না ওরা ওরা অভিযোগ তুলেছে হুজুর ভাই এত চিৎকার দিয়ে কথা বলে কেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না দেখে দে বলতে পারে না তাহলে তো মাহফিলগুলো ঠিক থাকে এত গর্জন দেয় কেন হুজুর ভাই আমি আমার সকল ভাইদেরকে এই কথাটা বোঝাবার জন্য বলি ভাষা দুই রকম একটা হচ্ছে উপদেশের ভাষা আরেকটা হচ্ছে সতর্ক করার ভাষা দুই ভাষা কি এক ভাষা যদি বলেন বাচ্চাকে যখন আদর করবেন সোহাগ করবেন বাচ্চাকে যখন পড়াবেন আল্লাহ চেনাবেন রসুল চেনাবেন মিষ্টি মিষ্টি কথা বলে শেখাবেন যখন দেখবেন এই বাচ্চা না বুঝে হঠাৎ করে আগুনের মধ্যে হাত দিতে যাচ্ছে তখন আপনি কি করবেন তখন একটা ধমক দিবেন জোরে জোরে কথা বলেন ঠিক কিনা নাকি তখন বলবেন যে আব্বা যান আপনি আগুন ধরছেন ওখানে যাবেন না কি বলেন এইভাবে শুনলে বাচ্চা বলবে এটা ভালো মিষ্টি মনে হয় এটা এটা খাওয়া দরকার কথা বলুন ঠিক কিনা এটা যদি আপনারা সহজে বুঝেন একজন আলেম আপনাদেরকে হৃদায়তের কথা বলেন মিষ্টি মিষ্টি কথা শোনান কাহিনী শোনান যখন সে দেখতে পান যে আপনি জাহান নামের পথে পা দিচ্ছেন আপনি জাহান নামের দিকে হাত বাড়িয়েছেন পা বাড়িয়েছেন তখন এই জাহান নাম থেকে বাঁচার জন্য আলেম আপনাকে ধমকের সুরে কথা বলেন আর সেই ধমকের ভাষাটা একটু কঠিন হয় একটু শক্ত হয় আর এটাই আদর্শ এটাই বাস্তবতা এটাই সুন্না কিন্তু এই ধমকটা আপনি নিতে পারেন না কেন এই ধমকটা আপনি নিতে পারেন না কেন আপনি নিতে পারেন না এই জন্য আপনারা আলেমদের উপরে খবরদারি চালাতে চান আপনারা মনে মনে ভাবেন হজুররা আমাদের উপর শাসন করবে কারণ আমরা হলাম শাসক ওনারা হচ্ছেন শোষিত আমরা শোষণ করব ধমক দিব ওনারা শুধু শুনবেন ওনারাও দেখে আমাদেরকে ধমক দেন ঘটনা নাকি ওনারা আমাদেরকে ধমক দেন কেন ওনারা আমাদেরকে ধমক না দিয়ে আমাদেরকে অনুরোধ করতে পারেন না মনে রাখতে হবে ওলামাই খান হচ্ছেন মুকুটবিহীন সম্রাট তারা হচ্ছেন রাষ্ট্রীয় সংবাদিত নেতা তাদের অবস্থা হচ্ছে মানুষের হৃদয়ে তোমাদের ভালোবাসা হচ্ছে মানুষের মুখে যার কারণে ক্ষমতা মানুষের থাকে যতদিন সম্মান থাকে ততদিন আলে আলেমরা বুড়ো হয়ে যায় কিন্তু আলেমদের সম্মান করে না এমনকি মৃত্যুর পরেও আলেমদের সম্মানের নমুনা আকাশ জমির সাক্ষী হয়ে যায় বাস্তবতা আপনারা দেখেছেন আল্লাহ শাহ আহমদ শবীর রহমাতুল্লাহ আলহির পরে দেখেছেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ ইন্তেকালের পর কয়েকদিন আগে দেখেছেন আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ ইন্তেকালের পরে যাকে আপনারা মৌলবাদী বলে গালি দিতেন এই সেই লোক আল্লামা নূর হোসেন কাসিমি যাকে তারা মৌলবাদী বলেছে যাকে তারা জঙ্গিবাদী বলেছে যাকে তারা উস্কানিমূলক বক্তব্য দেয় বলেছে এই বুড়ো মানুষটাকে আমি নিজে চোখে দেখেছি হাঁটতে পারে না চলতে পারে না হুইল চেয়ারে বসে বসে রাজপথে ইসলামের জন্য নাস্তিকের বিরুদ্ধে মিছিল করেছে তারা হচ্ছে সমাজের আসল পীর এরাই হলো আসল আলেম এরাই হলো আসল পীর খানকার পীর আসল পীর নয় শুধুমাত্র খানকায় যারা থাকে ইসলামের পক্ষে তর্জন গর্জন দেয় না ন্যায় সঙ্গত কথা বলে কিন্তু অন্যায়ের বিরুদ্ধাচরণ যারা করে না তারাও বুজুর্গ কিন্তু দুই বুজুর্গের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য জুড়ে বলুন ঠিক কিনা তারা হচ্ছে নকল বুজুর্গ সত্য থেকে যারা জবান যারা বিরত রাখে তা এরা হচ্ছে বুবা শয়তান এখন সমাজের মধ্যে আলেমদের মধ্যে ভাগ হয়ে গেছে বাতিলদের কাছে কিছু আলেম বড় প্রিয় আর কিছু আলেম বড় অপ্রিয় কথা বলেন ঠিক কি না বাতিলদের কাছে প্রিয় কারা শোনেন চুরি করে চোখে দেখে না ডাকাতি করে চোখে দেখে না ইসলামের বিরুদ্ধে কথা বলে চোখে দেখে না দেখেও দেখে না শুনেও শুনে না বুঝেও বুঝে না এ যেন সুমুন বুকুমুন কথা বলেন ঠিক কি এরকম যারা থাকবে অন্যায়কে যারা মেনে নিবে এই সমস্ত হুজুরদেরকে তারা বড় পছন্দ করে বলে এরা হলো আধ্যাত্মিক হুজুর কথা এরা হলো আধ্যাত্মিক হুজুর আর যে হুজুর প্রতিবাদী যে হুজুর হুঙ্কার দেয় যে হুজুর ধমক দেয় তাদেরকে বানিয়েছে এরা হলো মৌলবাদী হুজুর এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই কেউ যদি ইসলাম এবং আল্লাহ তার রসুল কোরআনের আদর্শের বিরুদ্ধে কথা বলে আমি কি ধমক দেব না নাকি সুমা দেব গিয়া আরো জোরে বলতে হবে মনে রাখবেন ইসলামের মধ্যে নরমি যেমন রয়েছে দিনের স্বার্থে ইসলামের মধ্যে গরম আছে না নাই আবু বকরের চাইতে নরম তো পৃথিবীতে কেউ ছিল না ঠিক কিনা বদর যুদ্ধ হয়ে গেল সত্তর জন কাফের গ্রেফতার হলো নবী করিম সাল্লাম পরামর্শ করলেন ও সাহাবিরা এই যে সত্তর জন গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে কি করা যায় তোমরা পরামর্শ দাও আবু বকরের কাছে পরামর্শ চাইলেন আবু বকর বললেন নবীজি যারা ধরা পড়েছে আমাদের কারো না কারো আত্মীয় কারো না কারো চাচা কারো না কারো ভাই কারো না কারো বাবা এদেরকে হত্যা করে লাভ নাই আমরা যেহেতু মুসলমানরা অর্থনৈতিকভাবে এতটা দুর্বল মুক্তিপণ নিয়ে এদেরকে বিদায় করে দেওয়া যায় অপশন দুইটা ফায়দা হলো দুইটা মুক্তিপণ নিয়ে বিদায় করে দিলে একটা হলো আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম দ্বিতীয়ত এই মানুষগুলা পরবর্তীতে কালিমা পরে মুসলমান হওয়ার একটা সুযোগ রয়ে গেল অধিকাংশ সাহাবাই এই মতামত ব্যক্ত করলেন সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমরকে রাসূল জিজ্ঞেস করলেন হাদিসটা মুসলিম শরীফে এসেছে ওমা রায়ুকা ইয়া ওমর হে ওমর তোমার রায় কি ঠান্ডা সাহাবী ঠিক না সবাই যখন এই রায় দিয়েছে মতামত ব্যক্ত করেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কঠিন ভাষায় রাগান্বিত হয়ে বললেন ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলি আবু বকর যে রায় দিয়েছে ওই রায়ের সাথে আমি একমত হতে পারি নাই যারা আমাদেরকে মাত্র তিন সতেরো জন দুর্বল মনে করে সবলে উৎপাদন করে দেওয়ার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এক হাজারের বাহিনী যারা আমাদেরকে বদর প্রান্তে হামলা করেছে যারা আমার নদীকে হত্যা করতে চেয়েছে যারা মুসলমানদের নাম নিশানা জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছে নবী যে আল্লাহর কসম করে বলি তাদের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই আমার সিদ্ধান্ত জানতে চেয়েছেন আমার রায় হচ্ছে তলোয়ার আমার হাতে উঠায় দেন আমার আত্মীয় স্বজন আমার রক্তের আত্মীয় যারা তাদের কল্লা উড়াবো আমি নিজের হাতে আবু বকরের হাতে তরবারি উঠায় দেন আবু বকরের রক্তের সম্পর্কে যারা ধরা পড়েছে তাদের কল্লা আবু বকর নিজের হাতে উড়াবে উসমানের হাতে তরোয়াল উঠায় দেন উসমান নিজের হাতে নিজের আত্মীয়দের কল্লা উড়ায় দেবে আপনার অবাক হয়ে যাবেন আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী এত কঠিন সিদ্ধান্ত গ্রহণ না করে অধিকাংশ সাহাবাই কাম যে রায়টা দিয়েছেন আহু বকর যে রায় দিয়েছেন তার পক্ষে নবীজি মতামত ব্যক্ত করলেন কিন্তু পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া সময় কোরআন মাজিদের আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন উমর যে রায় দিয়েছে সেই রায় আল্লাহর পছন্দ হয়ে গেছে ভাইরা বড় নরম সব সময় নরম সিদ্ধান্ত দিতেন মদিনার রাস্তা দিয়ে হেরে যাওয়ার সময় একদিন শুনতে পেলেন ফারহাস নামক এক ইহুদি কাফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে আল্লাহকে গালমন্দ করে আবু বকরকে শোনায় শোনায় বলতেছে ও আবু বকর শোনো আল্লাহকে আল্লাহর ব্যাপারে ওই ফারহাস ইহুদি পণ্ডিত বলে যে আল্লাহর কথা তোমাদের নবী বলেন তোমাদের কোরআনের আয়াত অনুযায়ী ওই আল্লাহ হলো ফকির ওই ফকির আল্লাহর কোনো দরকার আমাদের নাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ বকরের মতো ঠান্ডা তবিয়তের সাহাবি ঠান্ডা মেজাজের সাহাবি যিনি ধস্তাধস্তি মানামানি পিটাপিটির পক্ষে সাহাবি ছিলেন না আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে শোনা মাত্র একটা সেকেন্ড তো বিলম্ব করতে পারেন নাই দাঁড়িয়ে কুশে ফারহাসের গালে এমন জোরে থাপ্পড় বসায় দিয়েছে পাঁচটা আঙ্গুল তার গালের মধ্যে বসিয়ে দিয়েছে ফারহাস আর দেরি করে নাই গালের মধ্যে থাপ্পড় নিয়ে নবী করিম সাল্লামের সামনে এসে হাজির এসে বলছো মোহাম্মদ বিচার নিয়ে এলাম তোমার কাছে কার নামে বিচার তোমার সাহাবি আবু বকরের নামে বিচার কেন বকর কি করেছে তাকায় দেখো আমার গালটা থাপ্পড় দিয়ে লাল বানায় দিয়েছে নবী করিম আলাইহি সাল্লামের কথা শুনে বড় অবাক হয়ে গেলেন কারণ আবু বকর সম্পর্কে নবীজির ধারণা আছে না নাই আরো আসতে বলেন কষ্ট হচ্ছে আপনাদের আবু বকর সম্পর্কে হুজুরের ধারণা আছে না নাই জিজ্ঞেস করলেন থাপ্পটটা আসলে আবু বকর দিয়েছে না উমর দিয়েছে বলে না হ্যাঁ, আমি আবু বকর কেউ চিনি উমর কেউ চিনি থাপ্পর উমর দেয় নাই থাপ্পর আবু বকর দিয়েছে এ কথাটা বলতে না বলতে আবু বকর এসে হাজির এসে বলছে ইয়া রসুল আল্লাহ পারমিশন যদি দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানায়া দেই আল্লাহ আকবর বলে হুজুর বলে আল্লাহ আকবর হুজুর বলে অবাক হয়ে গেলেন অবাকর আপনি কখনো কাউকে মারেন না এর প্রতি এত ক্ষিপ্ত কেন এত জেদ কেন রাগ কেন ক্ষোভ কেন আবু বকর বলে নবীজি এই লোকটা যদি আমাকে গালি দিত আমি আমার জিদ করতাম না খুব জাহির করতাম না সবর করতাম কিন্তু লোকটা আমাকে গালি দেয় নাই আমার পিতা মাতাকেও গালি দেয়নি সেই ব্যক্তি আমাকে শুনিয়ে শুনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে জোরে বলেন না ওজুবিল্লাহ বরদাস করতে পারি নাই সহ্য করতে পারি নাই কষায় গালের মধ্যে মেরে দিয়েছি হজুরে বার ফানহাসকে বলে ফানহাস তুমি কি সত্যি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ বলে না আবু বকর আমার নামে মিথ্যা কথা বানায় বলছে আবু বকর কি মিথ্যা বলার সাহাবি আরো জোরে আবু বকর মিথ্যা বলার সাহাবি নয় হজুর বলেন বকর আপনি তাকে থাপ্পড় দিয়েছেন সাক্ষী আপনি নিজেই কিন্তু সে যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কোনো প্রমাণ কি আপনার কাছে আছে ফকির বলে গালি দিয়েছে কোনো প্রমাণ আছে আবু বকর বলেন নবীজি যেখানে আমি তাকে থাপ্পটটা মেরেছি পাশে যারা ছিল সবগুলাই ইহুদি আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই ভাই আমার একটুখানি বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায় আল্লাহ নবী এখন বিচার করবেন আপনারা বলেন হুজুর কি পার্সিয়ালিটি করবেন স্বজনপ্রিয়তা করবেন আহারে ইসলামের বিচার ফয়সালা যদি মুসলমানরা মানত মুসলমানরা ইসলামের বিচার ফয়সলা না দেখে ব্রিটিশরা কি ফয়সলা করে সেটা মানতে চায় কথা বলেন ঠিক না যার কারণে হাজার হাজার মামলা পেন্ডিং থাকে নিরাপরাধ মানুষ দিনের পর দিন জেল খাটে কোনো ফায়দা পায় না কথা বলেন ঠিক না না এরকম নাই আছে না নাই আর ইসলামের বিচার ফয়সলা কতটা স্বচ্ছ কতটা সুন্দর এ ব্যাপারে বলতে গেলে লম্বা সময়ের দরকার